যাস না রে পাখি যাস না রে সাইরা সাইরা গেলে মনের খাসা যাব মরিয়া যাস না রে যাস না রে পাখি যাস না রে সাইরা সাইরা গেলে মনের খাসা যাব মরিয়া আজ কেন আমায় করলি রে তুই পর পাখি রে তুই বড়ই পথ আজ কেন আমায় করলি রে তুই পথ পাখিরে তুই বড়ই স্বার্থপর যাস না রে যাস না রে পাখি যাস না রে সাইরা সাইরা গেলে মনের খাসা যাব মরিয়া মনেরই সেই প্রিয়জন আমি সবাই রে পর কইরা তোরে করছিলাম আপন ও তুই যে আমার এই মনেরই সেই প্রিয়জন আমি সবাই রে পর কইরা তোরে করছিলাম আপন আজ কেন আমায় করলি রে তুই পর পাখি রে তুই বড়ই স্বার্থপর আজ কেন আমায় করলি রে তুই পর পাখিরে তুই বড়ই স্বার্থপর তোরই কাছে চলো না তাই তোরে ভালোবেসে পেলাম শুধুই যন্ত্রণা ও ভালোবাসার মানে তোরই কাছে চলো না তাই তোরে ভালোবেসে পেলাম শুধুই যন্ত্রণা আজ কেন আমায় করলি রে তুই পর পাখি রে তুই বড়ই স্বার্থপর আজ কেন আমায় করলি রে তুই পর পাখির তুই বড়ই স্বার্থপর যাস না রে যাস না রে পাখি যাস না রে সাইরা সাইরা গেলে মনের খাসা যাব মরিয়া যাস না রে যাস না রে পাখি যাস না রে সাইরা সাইরা গেলে মনের খাসা যাব মরিয়া আজ কেন আমায় করলি রে তুই প পাখি রে তুই বড়ই স্বার্থপর আজ কেন আমায় করলি রে তুই পাখি রে তুই বড়ই স্বার্থবর আজ কেন আমায় করলি রে তুই পাখি রে তুই বড়ই স্বার্থপর